চাঁদের উপর তোমার বাড়ি দেখেছি সারাটা দিন গুনেছি শুনেছি আকাশ কালো তারা বৃষ্টিহীন ডুবেছে ভিজেছে মেখেছে কত নোংরা ছোড়া খেলা হাসছ তুমি ওপরে বসে আমাদের এপারে ভেলা নগ্ন শরীর দেখিয়ে ওরা ভরল পকেট নিজের বুকটা ভারী বড্ড জ্বরে কেঁপে উঠেছিল দেখে তোমার পাখির ডাক শুনেছি শিখেছি মানুষ হতে অধ্যাবসায় হাসিতে মিলিয়ে সবই কি শেষ তবে তাকিয়ে আছে কেদারে স্বর তোমারই প্রণাম নেবে সরফরাজের অপেক্ষা প্রেম সব বিভেদ মুছিয়ে দেবে লক্ষণ সিং সাজাবে সাহস কাঁপবে চম্বল জমি মিলন আসিবে খোঁচায় আধার ঘড়ি ছেড়াই শান রঙিন মারবে আবার ছক্কা দারুণ মিলিয়ে প্রতিটা ভঙ্গি আবার কোনো রহস্য ডাক অজিত তোমার সঙ্গী আবার তুমি জন্ম নেবেই নতুন কোনো এক ঘরে মরতে গিয়ে যেই না ছেলে ছিছড়ে সামনে পাবে আমরা গুনব তারা ঢাকা রাত একই রকমভাবে তুমি তারা তাই দেখবো আবার নেই তুমি আরও একবার ভুলে